চিকি চিকি চিকি বাইরে কি করে এই এটা পুষ্পা দা দেবো এই যে ছাপতো এই যে যাই আমি যাই দেখ আচ্ছা আমি যাবো উঠে দাঁড়া আমি এন্ড স্টেপ দিয়ে দিচ্ছি তো গাইস আসলে পুষ্পা মুভিটা আমাদের কালকে রাতে দেখার পরে এই স্টেপ স্টোরি স্টোরি ও ভিডিও আচ্ছা সো পুষ্পা মুভি দেখার পরে আমরা একটা স্টেপ শিখছি সেই স্টেপটা এখন দিব বন্ধ কাঁদ নামাও এ দেখ কাঁদতে এমনি নেই না কাঁদ কাঁদ নামাও তেরি ঝলক শরুফি পারি মামা এবার দেখা এবার গন্ধ দেখা দে না মামা এটা না না এই যে এটা এটা এটা তেরি ঝলক শরুফি এদিকে এদিকে না না আমি এদিকে দিব না কারণ এদিকে আমার এই হাইডে মিলে না হাইডে মিলে না আরে ঠিকই তো আছে টেস্ট রাইট তো হইতে হবে আরে বেটা এই যে ওই দেখ রিবাদ রিবাদ তুই এনতে দে আচ্ছা, একটা ছবি আছে হ্যাঁ। উদয় আছিল হ্যাঁ। এই আমরা সব এখানে গাছটা ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট হয়ে পুরো জায়গা এমতে বয়স না না পড়তো না এটা পড়লো না আগে পড়তো হ্যাঁ পড়তো না তোমার পড়লে নিয়ে বিচ্ছলাম ভালোটাই বিচ্ছলাম পড়লে নিয়ে বিচ্ছলাম গাছ বিচ্ছলাম হ্যাঁ, পুষ্পার গাছ বিক্রি করে আমরা এখন একটা জায়গায় আছি সেই জায়গাটার নাম বললে চাকরি থাকবে না সেই জায়গাটা অনেক দূরে নাম ইন্দি রামগঞ্জ যায় বুঝছেন নি ইন্দি কোন দি ইন্দি রামগঞ্জ যায় হ্যাঁ। আর ইন্দি আর ইন্দি আই ক্রিকেট খেলতাম এককালে ক্রিকেট আন্নে বাজি বাজি আন্নের বাড়ি না চোদ্দ গ্রাম হ্যাঁ আন্নে রাম আই ক্রিকেট খেলতেন নি খেলতেন নোয়াখালী ভাষা কদি এই মামা তোর দূরে বাড়িতে নোয়াখালী মামা নোয়াখালী ভাষা ক আমি মিলাম আমি মিলাম আমি পারই এটা কি করে কি করে মানে আন্নে ইয়ে না আইছেন কিত্তো হানি খেতে নাইছি হানি আন্নে থাইন 14 গ্রাম আন্নে ইয়ান কি ইয়ান কিত্তো নাইছেন ইয়ান ইয়ান কইতাল্লাম না টুর দিতাল্লে হইতে হইলে ইত্তামাইছি

কি ও আমাদের সাথে একজন বিশিষ্ট বড় লোক আছে যে এখন একটা ভিডিও আইফোন ভার্সেস ঠিক আছে তারপর তুই যে অ্যান্ড্রয়েড থেকে আসলি তো কেমন লাগতেছে বল ওইটা কেন করছে জানো আমার কি বলছে বলে আমার আমার কাছে অনেক অপমান ফিল হয় যখন ভাই মেয়েরা আমাকে বলে আমি অ্যান্ড্রয়েড ইউজার আরে উদাবে মিথ্যা কথা বলে ভাই মিথ্যা কথা না আমি হ্যাঁ, কই না আমি আসলে অ্যান্ড্রয়েড ভালোবাসি অনেক কিন্তু ইয়ে আর কি চালাতে পারি না কথা কিন্তু নতুন একটা নাম হইছে এক্কা দক্কা তুমি তো বোকা ইনস্টাগ্রাম আচ্ছা, আচ্ছা, এটাই বললাম থেকে বের করে একটু বের সবার কি ইনস্টল করেছে একটু বলেন কি ইনস্টল করেছে টিকটক হবার না টিকটক করছে হাসিব ভাই হাসিব তুই করছিস লাগে টিকটক আরে লাগে খোলার জন্য লাগে টিকটক সামনে আসলে গাইস আমরা টিকটক করি না টিকটক পেজ পাস গন্ধরে বিশ টাকা দিছে ওই দিন একটা টিকটক করার লাগে আমি তো অবাক আমি পুরো অবাক এটা কেমনে সম্ভব আমি জানি দুবাইয়ের অর্ধেক অর্ধেক টিকিট কাটতে ধরে বিশ হাজার টাকা দুবাইয়ের অর্ধেক টিকিট কাটন যায় হ্যাঁ লোক বেচারে বিশ কাটতে রাখতাম দুবাই যাবো দুবাই যাবো আচ্ছা এই খাবার হয়ে গেছে আমা ভাঙবো এটার লোকে না কইরা এটার লোকে করে ভাই গাছটা সেই রে So thanks for watching this video. like this video, like, comment, share. কেমনে করে শেয়ারটা জানি কেমনে করে একটু দেখাও তো যায় ডান সাইডটা শেয়ার বাজাবে যায় ডান সাইডে ডান সাইডে কি কোন ডান সাইডে এটার কাজ এটার কাজ কেমনে আল্লাহ সবাই ভালো <laughs>